বইতে সারাদিন থাকবা আর এদিকে কেটিতে সব ঠিক করবে সব কেটি বাড়ি নিয়ে চলে গেছে আর তো করতে পারে না কোনো স্ত্রী না কিন্তু বইপত্র তো সব শেষ বই কেটে কুটে দবার করে ফেলেছে একটা ইঁদুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করো এখন সভাপতি সাহেব চলে গেছে তারা থানায় তার বাজারের উপরে যে বলছে আমার বাড়ি দূর সংসার রাখতে পারবো না ঠিক এসে চলে যায় আমার তার হবে না এই বয়সে পানি এই বয়সে পানি ফেলবো এখন ওই ঠিক তো এই বয়সে কোথায় যাও কোথায় খুঁজবো এই জন্য আমার সংসারটা ঠিক আছে আমি বাড়ি থেকে গুরুদের করা লাগবে কি করা যায় বলতে কোনো চিন্তা করার দরকার নেই এই ধরনের আশীর্বাদটা দিয়ে দিচ্ছি নিয়ে যান এটাই শুক্তি মাছ অথবা এটাই ভাজা বিস্কুট এগুলো টানিয়ে রাখবেন ইঁদুর যাবে টান দিবে আর পড়ে যাবে সভাপতি এনে ওটা সেট করে রেখে দিয়েছে ইঁদুরটা সেখানে থাকে এটা দেখার পরে একজন ছিল ওর চোখের সামনে এই জাতীয় ঘটনা দেখেছে এবং ও কি তাদের দেখেছে যে একটা মেশিন আবিষ্কার করেছে সেই মেশিনের মধ্যে খাবার থাকে সেই টান দিয়ে পড়ে যায় আর আমাদের মাইক ভাড়া করে নিয়েছে মাইক ভাড়া করে আমার সভাপতি সাহেবের রান্নাঘরের ফাইটিং করে চারিদিকে পোস্টার লাগাই দিয়েছে সবাই একশো এই সভাপতি ধরনের বাজাচ্ছিলাম আর এখন ওই থেকে একটা মেশিন কিনে গেছে ওই মেশিনটা সামনের কিন্তু ওতে ওই আমি কিতাবে পড়ে পাইছি আর আমার অভিজ্ঞতা দেখেছি ওই যে খাবারটা ডানায় রাখে ওই খাবারটা ধরে যদি কেউ যদি টান দেয় তার সাথে সাথে আটকে যাবে তারপরে ওই আটকে যাওয়ার পরে সভাপতি বেলবে ওখানে ডাকতে দিয়ে দেখো তোমার কি ঘুরিয়েছে আইসো এই কারণে সভাপতি কারণ স্ত্রী ওই তোমাকে ধরবে ধরিয়ে মেশিনটা ঢুকাবে মুখটা মেশিনটা ফাঁকা করে দেবে তুমি যখন মেশিনটা বের করে নেবে তারপরে করে নাম হলো পরে মনে কি না তাই আবার তোমাদের পা দিয়ে শেষাবে ওর নাম হইল শেষানি বললাম কি শেষানি এরপরে কি হলো তারপরে টেনশন করাবে যে মরেছে কি না মরেছে সকালবেলা আমার ওই রাস্তার মধ্যে নিয়ে পানির অতি সুবানি দেবে ওর নাম হইল সুবান কিবানি কিবানি সুবানি এরপরে তোমার লেজে বলবে কে বাচ্চাদের হাতে দেবে দিয়ে কুরআন কুরাই কুরাই নিয়ে বেড়াবে ওর নাম হইল কুরানি কিরানি কুরানি এই যখন করে দিয়েছে এখন ইঁদুরের আওয়াজ শুনে চলে গেছে জানার পরে তাকে সত্যি সত্যি আসলে একটু সুরকি মাছ কত সুন্দর বিস্কুট মধ্যে যে ভাই এই এরকম অনেক যুবক ইঁদুর থাকে না থাকে না যুবক কিন্তু চিন্তা করছে সভাপতি বললো যে একটু ঠেস করে দেখি কি শ্রেণীতে তাকায় তাকে হ্যাঁ সত্যি কত সুন্দর সুঘ্রাণ আসতেছে নাকের মধ্যে ওরে আল্লাহ এটা না খেয়ে থাকা যাবে না এত সুন্দর সুঘ্রাণ আবার মনে আছে হুজুর বলল যে ধরবে রোগীতে বাচ্চার মধ্যে নিয়েতে আশ্রানি দেবে তারপরে ভাসানি দেবে তারপরে জুয়ানি দেবে তারপরে ঘুরানি দেবে যদি বাস্তব খেটে যায় তাইলে তো বিপদ আবার মনে আছে হুজুর তো কথা কথাই কয়ে শোনা এক পা দুই এক দুই এক দুই এই মনে করলো যে না বুঝতে হতো আর লাভ নেই কথা কত কথা গাই উড়াই তো মানে না যাই টান দিয়ে চলে আসতো তার হবে যেই অমনি যেই মেশিন টান দিয়েছে বই পড়বে না পড়বে না পড়াবে না মেশিন পড়বে না পড়বে না সেই টান দিয়েছে পড়ে গেছে গেছে <laughs> এ কি হয়ে গেল কেমন করেছে শক্তিশালী হয়ে গেল গেল টাকলা আর গেল এই যে গেল এখন মনে হয় ঠিকই আমার ধর্মে সভাপতি ডাকতেছে ম্যাডাম তুমি বলে তো আমি বুড়ো হয়ে গেছি না অত বুড়ো হয়নি এখন ইঁদুর মারার মতো ক্ষমতায় আমার আছে দেখো তোমার শুরু করেছে না জানি হ্যাঁ, আমাদের ম্যাডাম সভাপতি সাহেবের ম্যাডাম শান্তি দেওয়া শুরু সকালে শুভানো হয় হ্যাঁ সকালবেলা পানি শুভানো তারপর বাচ্চাদের হাতে কোরআনে ওই ইঁদুর বারবার করে চিৎকার করে করে বলছে আরে যদি আমি ওই হুজুর ইঁদুরের কথাটা শুনতাম তাইলে আজকে এই চুবানি শেতানি বাদানে কিছুই খাওয়া লাগতো না এত বড় নির্যাতনের মধ্যে পড়ে গেলাম কারণ আমরা ওদের কথাগুলো মিথ্যা মনে করেছিলাম ওই কথাগুলো উপহাস মনে করেছিলাম ওই কথাগুলোকে গুরুত্ব দিই নাই ও আমার ভাইয়া বাবাজিরা আমার এটা বলার অর্থ হলো আজকের এই মাহফিলে

যতক্ষণ থাকেন চেয়ারে যতক্ষণ থাকেন চেয়ারে রুষ্ট পান না কত টাকা পয়সা উপার্জন করলেন অন্যায় করে ঘুষ খাইলেন সুদ খাইলেন চেনা করলেন ব্যবচার করলেন দেশের টাকা সুইস ব্যাংকে রাখলেন দেশের রিজার্ভ খালি করলেন আবার রেবন বাড়ি করলেন আল্লাহ

আমার সোনার টুকরা যুবকেরা পরিবর্তন হওয়ার দরকার আছে এই দেশকে পরিবর্তন করার দরকার আছে না নাই কিন্তু দেশ পরিবর্তন করতে গেলে অনেকে বলে হুজুর ছাড়া করবেন না সময়টা তো বড্ড খারাপ আপনি কোথায় সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি জানেন উস্কানি ফুস্কানি হলো বলবেন না কোনো কথা এই মানুষের রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি শিখেছিলাম আলিম পাতা সা

পুলিশ প্রোটেকশন দিয়ে মাহফিল হয় আর যারা কোরআনের হক কথা বলে হ্যাঁ। এটা বুঝে নিতে হবে ওরা মাসুমের টুকরা থাকি না এত বলা তাও তোমরা বসলে না বসলে না থাকলে দাঁড়াও ওকে রানার দিয়ে আছে অসুবিধা তবে চলে যাওয়া চলে যাওয়া যাবে না ভর্তি ভালো না লাগলেও দাঁড়ায় থাকেন আমরা বেশি রাত নেব না কিছু গান শোনাবো কিছু কথা শোনাবো আর এই হ্যালো যাওয়া না এটা নিয়ে খালি